হ্যালো হাই নমস্তে মু জ্যোতির্ময়ী আপনার স্বাগত করুছি আপনার প্রিয় চ্যানেল কু আজি মোর ফ্রেন্ডস মান সহ আউটিং অছি আমি পুরা রেডি হয়ে যাইছু ইয়ে হচ্ছেন মো রুমমেট সি হচ্ছেন প্রিয়ঙ্কা দিদি তো প্রিয়ঙ্কা দিদি তরফর আপনার সমস্ত হাই আমি এবে রুম্রু বাহারু আমি আজ বাল্ডিয়া ড্যাম যাবু আমার বাল্ডিয়া ড্যাম পাই প্রোগ্রাম অছি आम आज आम स्कूटी हिं जीव कहीं स्कूटी जबार मजा पूरा अलग आम सांग पा बोतल भी नहीं जाऊँ कहीं मिल पारे न मिल पारे तो से आगुआ आम प्रिपेयर करके रखीचु जमी आम कि प्रोब्लेम फेस न करूँ एबे आमे पूरा रेडी अच्छा बस आम खाली टी पेट्रोल पकईदे देन बाहर ଏବେ ଆମେ ପେଟ୍ରୋଲ ପକାଇ ଦେଇଛୁ ଏବେ ଆମର ଜର୍ଣ୍ଣି ଷ୍ଟାର୍ଟ ଚାଲ ଆମେ ଏବେ ବଡ଼ସାହିରୁ ବାହାରିଲୁ ଏଇଟା ହେଉଛି ବଡ଼ସାହି ମାର୍କେଟ এই প্লেসটি হচ্ছে বড়সাইর গান্ধী ছক এটা হচ্ছে আমার ছক মার্কেট এটি সবু জিনিস বি মিলে কাইকি না আমি রহিছু আমি বহুত দিন হল রহিলু জাঁচু ତ ଆମେ ଆଗକୁ ଯାଉଛୁ ଆଗରେ ଆମର ଆଉ ଦୁଇ ଜଣ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଅଛନ୍ତି ସେମାନେ ଆମ ପାଇଁ ୱେଟ୍ କରିଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ମିସ୍ କରିବି ଆମ ଦୁଇ ଜଣ ଫ୍ରେଣ୍ଡ ଆସିଗଲେ ଆସ ହଁ ତମେ ଏଇଗୁଡ଼ାକ କର ଏଇଗୁଡ଼ାକ କର କିଛି ତ ଖରାପ ନାହିଁ କିଛି ତ ଖରାପ ନାହିଁ ରାସ୍ତାରେ ହେଉଛି ପେଣ୍ଟିଂ ହବା ନା ଆଉ କେଉଁଠି ହବା ପେଣ୍ଟିଂ ନାହିଁ ଥଣ୍ଡା ହେବ ନା ସେଇଥିପାଇଁ ଭଲସେ କର ଯଦି କରୁଛ ଭଲସେ କର ମୋତେ ବି ଦେଇଦେବ ଭଲସେ କର ତାକୁ ପିନ୍ଧିବେ ନା କି ତ ଓଭିୟସଲି ଜ୍ୟାକେଟ୍ଟା ପିନ୍ଧିବେ ଶୀତ ହେବ ଥଣ୍ଡି ଥଣ୍ଡି ବାଇକ୍ରେ ଯିବା ଯେଉଁ ମଜା ନା ଆଉ କେଉଁଥିରେ ବି ନାହିଁ ଆଉ ପାଗ ପୁରା ଆଜି ପୁରା କ୍ଲାଉଡ଼ି ଅଛି ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଆଉ ପୁରା ପୁରା କ୍ଲାଉଡ଼ି ଅଛି ତ ଆଜି ଯିବା ପାଇଁ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି ପୁରା ଥଣ୍ଡା ଥଣ୍ଡା ପାଗ ମୟୂରଭଞ୍ଜ ଗୋଟେ ଏମିତି ଜାଗା ଏଠିକୁ ଥରେ ଆସିଲେ ନା ଆଉ ବ୍ୟାକ୍ କରିବା ପାଇଁ ଟୋଟାଲି ଇଚ୍ଛା ହେବନି ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ସିନେରୀ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି ନା आमे मैंने तो एंजय कर एंजय करूँ आउ कम समय भितर आमे पहुँची जाए तो पाखापाखी हो गलु आमे पहुँची गलु आल्प समय भितर आमे पहुँची जा बस ये सैड्रे जो के सुंदर केनाल भाया होती पा अच्छी बाकी पा टे सुखी जाए पानी मैं मानते कमी जाए ना ही देखना बहुत कम ହେଇଯିବ ସେଗୁଡ଼ା ସବୁ ফাইনালি আমি আসিকি ড্যাম পাখে পৌঁছিগলু আমি এবে আমার গাড়ি কু পার্ক করছু অলরেডি বহু জন বোধে আসিগলে এঠিকি সেইপাই সে গাড়ি সব এটি থুয়া হয়েছে প্রিয়ঙ্কা দিদি সহ তো আপনার ফার্স্ট মিট করে সারি আমান দিজন হচ্ছেন বিশাখা ও অনিতা ଏଠୁ ଚାଲି ଚାଲି ଯିବେ ବଢ଼ିଆ ଆଜି ପାଗକୁ ଫଟୋ ବି ଭଲ ଆସୁଛି ଖରା ହେଇଥିଲେ ବୋଧେ ଏତେ ଭଲ ଫଟୋ ଆସିନଥାନ୍ତା ଏଠିକି ବର୍ଷା ଦିନେ ହିଁ ଆସନ୍ତି ଆକ୍ଚୁଆଲି ପୁରା କାଶ୍ମୀର କାଶ୍ମୀର ମୋତେ ଫିଲ୍ ହେଉଛି ହେଇ ହିରୋଇନ ମାସ୍କ ଖୋଲିଲେ এইঠু ড্যাম স্টার্ট আমি এবে উপরকু ধীরে ধীরে যাওছু ওকে মো ফোনটা দেন মো ଆଜି ବର୍ଷା ବର୍ଷାର ପୁରା ଉଦା ହେଇଗଲାଣି ମଣିଷ ବାଲିଆ ବାଲିଆ ଆସିବା ମଜା ଛାଡ଼ିଗଲା ମଜା ଛାଡ଼ିଗଲା କି ବର୍ଷା ବାପା ପୁରା ଭିଜି ଗଲୁଣି ଆମେ ଓଦା ହେଇକିନା ତଥାପି ଆମେ ଚାଲିଛୁ ଦେଖିକି ଦେଖିକି ଆଉ ଅଧଘଣ୍ଟା ଯଦି ବର୍ଷାଟା ଲେଟ୍ କରିଦେଇଥାନ୍ତା ମଜାଟା ଭଲସେ ନେଇ ହେଇଥାନ୍ତା ଚୁଟି ଫୁଟି ତ ଉଦା ହେଇଗଲାଣି ସେଟ୍ ହେଇଗଲାଣି ଆଉ பிடிக்குதோ এই জায়গা বহুত ডেঞ্জর এপটে যদি অন্য মনস্ক যাবে পুরা ডাইরেক্ট ঠক কিনা পানিরে গড়ি পড়বে হ্যাঁ ধীরে

ସମସ୍ତଙ୍କର ଫଟୋସୁଟ୍ ସରିଲା ପରେ ମୋର ଏବେ ଫଟୋସୁଟ୍ ଚାଲିଛି ଇନଷ୍ଟା ଭିଡ଼ିଓ ରିଲ୍ସ ଭିଡ଼ିଓ ହେଉଛି ବର୍ଷା ହେଉନଥିଲା ଆସିଲା ବେଳେ ବାକି ଏବେ ମାନେ ଝିପଝିପ ବର୍ଷା ହେଲାଣି ଆମେ ବି ଅଲରେଡ଼ି ଓଦା ହୋଇଗଲୁଣି ଆଉ ତଥାପି ଆମେ ଏନ୍ଜୟ କରୁଛୁ ଯେହେତୁ ଆସିଛୁ ତ ଏନ୍ଜୟ କରିବା ନା देखे की देखे की तो मैं मत दे दूं ବର୍ଷାରେ ପୁରା ଭିଜିଗଲୁଣି ଆମ ଚୁଟି ଫୁଟି ସବୁ ପୁରା ଓଦା ହେଇଯାଇଛି ଆଉ ବର୍ଷାଟା ହେଉନଥିଲା ବାକି ଲାଷ୍ଟ ମୋମେଣ୍ଟରେ ହିଁ ପୁରା ବର୍ଷା ଜୋରସୋର ପକାଉଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଆଉ ତଥାପି ଆମେ ଭିଜିକିନା ବି ଆସିଛୁ ଯେତେବେଳେ ତ ଏନ୍ଜୟ ତ କରିବା ଆମର ବୁଲାବୁଲି ଏବେ ସରିଗଲା ଆମେ ଏବେ ଘରକୁ ରିଟର୍ଣ୍ଣ କରୁଛୁ ଆଉ ଯଦି ଟାଇମ୍ ହୁଏ କେବେ ନିଶ୍ଚୟ ଆସି ବାଲିଆ ଡ୍ୟାମ୍ ବୁଲିଯିବେ ବହୁତ ସୁନ୍ଦର ପ୍ଲେସ୍ ଆଉ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍ ସେୟାର୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ